প্রেমের বিয়ে বেশিরভাগ ক্ষেত্রে বেশি দিন টেকে না কেন কারণটা আসলে খুব সাধারণ প্রেমটা মরে যায় প্রেমের সম্পর্কে প্রেমটাই মরে গেলে আর কী বা থাকে ভাবুন তো আপনার প্রেমিকার সাথে প্রথম একসাথে ঘুরতে যাওয়ার দিনে কত কী ভেবে রেখেছিলেন প্রতিদিন দেখা করলে ছোটোখাটো হলেও কিছু নিয়ে যেতেন তাকে দিতেন সে খুশি হতো আপনাদের সম্পর্কটা দারুণ থাকতো কিংবা চুরির দোকানগুলো দেখলেই মনে হতো ওর হাতে কোন চুরিগুলো মানাবে লাগলে রিক্সা ভাড়া বাঁচিয়ে হলেও চুরিগুলো কিনে নিতেন কিন্তু বিয়ের পরে এসব নিয়ে কথা বলার জন্য আমি আসলে বেশ ছোট তবুও বলি যতটুকু দেখেছি বিয়ের পরে বেশিরভাগ জুটিরই আর এই প্রেম করা হয়ে ওঠে না তার স্বামী স্ত্রী হিসেবেই থাকেন দুজনেই কাজ সেরে বাসায় ক্লান্ত শ্রান্ত হয়ে ফেরেন তারপর কোনো মতে রান্নাবান্না করে রাতে খেয়ে একটু টিভি দেখেই ঘুমান আবার সকালে ওঠা কর্মক্ষেত্রে যাওয়া সেই একই রুটিন যান্ত্রিকতার মাঝে প্রেম করার সময় সুযোগটুকু আর কোথায় বলুন বরং মাঝে মাঝে তারা স্ত্রীর জন্য দুটো গোলাপ বা রজনীগন্ধা নিয়ে যান বা স্ত্রীর পছন্দের চুরি কিনে আনেন সেই সব সম্পর্কগুলো খুব সুন্দরভাবেই টিকে যায় হিরোগির মেয়েরা সবসময় অতটা পছন্দ করে না খুব ছোট ছোট জিনিসগুলোই তাদের কাছে পরম আকাঙ্ক্ষিত হয়ে থাকে যখন সেই ছোট ছোট জিনিসগুলো উভয়ের কাছ থেকেই আসা বন্ধ হয়ে যায় তখন থেকেই শেষের শুরু